কি মানুষ বাইরে গেলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গরিব অসহায় মানুষের প্রকৃত বন্ধু মানবতার ফেরিওয়ালা যিনি তার প্রতিটা ভিডিওর মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষকে আহ্বান করেন মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে তার এই আহ্বানে আপনার আমার মতো শত শত যুবক যুবতী যোগ দিয়েছেন এই মহান পেশায় বলছি আপনার আমার সবার পছন্দ ফ্রিমোশন ফিরোজ ভাইয়ের কথা আজকে আমরা জানবো ফ্রিমোশন ফিরোজ ভাইয়ের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের ইনকাম সম্পর্কে তিনি মূলত মাসিক কত টাকা করে ইনকাম করে থাকেন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে এবং তিনি কোথায় বর্তমান থাকেন এবং তার জন্ম কোথায় সে সম্পর্কে বিশেষ তথ্য আজকের এই ভিডিওতে প্রকাশ করা হবে তার আগে বন্ধুরা বলে নিচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নাম ফেরোজ হাসান তিনি মূলত চাঁদপুরে জন্মগ্রহণ করেছেন বর্তমানে তিনি থাকেন উত্তরার কোনো একটি সেক্টরে তার বয়স ২৬ বছর তিনি ইউটিউবিং ও ফেসবুক পেজ রয়েছেন তার তিনি মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় গরিব ও অসহায় মানুষদের পাশে দাঁড়ান তিনি মূলত তাদের সাহায্য সহযোগিতার জন্য তিনি মোটরসাইকেলে বিভিন্ন জায়গায় যান তিনি বাংলাদেশের একজন ভালো অনুপ্রেরণার মানুষ যাকে দেখে আমরা শত শত যুবক যুবতী এই অনুপ্রেরণায় হয়েছি তারপরে তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ নিয়ে আমরা আলোচনা করব তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলের নাম free motion by Firoz Hasan চ্যানেলে সাবস্ক্রাইব রয়েছে আট লক্ষ তিয়াত্তর হাজার এবং চ্যানেলে ভিউ রয়েছে প্রায় ছেষট্টি মিলিয়ন তিনি মূলত চ্যানেলটি ক্রিয়েট করে পাঁচ আগস্ট দুই সালে এবং তার একটি ফেসবুক পেজও রয়েছে সে ফেসবুক পেজের নামও ফ্রি মোশন ফেরোজ হাসান সেখানে তিন দশমিক দুই মিলিয়ন ফলোয়ার্স রয়েছে এবং বন্ধুরা এখন আমরা জানবো তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের ইনকাম সম্পর্কে তিনি মূলত ইউটিউব থেকে ইনকাম করে থাকেন মাসিক এক হাজার ডলার থেকে প্রায় ষোলো হাজার ডলার পর্যন্ত ভিডিওর ডেসক্রিপশনে তার চ্যানেলের লিঙ্ক ও ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকলো আপনারা চাইলে তার চ্যানেল ভিজিট করতে পারেন তো বন্ধুরা ভিডিওর মধ্যে হয়তো অনেক ভুল হয়েছে ভুল হলে ছোট ভাই হিসেবে আমাকে সবাই ক্ষমা করে দিবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ